আমাদের চ্যানেলে অনেক স্বাগত আজকে আমি ডুমুর পোস্ত করছি ডুমুরটা কেটে নিয়েছি দেখুন কেটে নিয়ে আর জল বসিয়ে দিয়েছি আমি সেদ্ধ করে নেবো ডুমুরটা একটু ডুমুরের ডাল্লা খেয়েছেন ডুমুর পোস্ত খেয়ে দেখবেন খুব ভালো লাগে একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নেবো একটু নুন দিচ্ছি সামান্য এগুলো সেদ্ধ হোক তারপরে দেখাচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে ডুমুর দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ছেঁকে নেব এবার আমি তেলটা দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে দিচ্ছি আর অল্প করে একটু সাদা জিরে দিচ্ছি করে আলুটা ভাজা হয়ে এসছে এবার আমি মশলা দেবো আলুটা সেদ্ধ এসে দেখুন এবার আমি ডুমুরগুলো দিয়ে দেবো এই ডুমুরগুলো সাথে আলুর সাথে ভেজে নেবো আমি ভাজা হয়ে গেছে ডুমুরটা আর একটা আলুটা এবারে আমি লঙ্কা বাটা দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে বাটা আছে এটা একটু হলুদ দিচ্ছি কেন হলুদ দেওয়া ছিল অনুযায়ী একটু কম দিলাম একটু নুন দিচ্ছি নুনটা পরিমাণ মতন দেবেন আমি হাফ চামচ দিয়েছি নিরামিষ একটু সামান্য চিনি দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন নাও না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা একটু ভালো করে কষিয়ে নেবো লঙ্কাটা দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আর ডুমুরও সেদ্ধ বেশি জল লাগবে না কম আছে রান্না করবেন এবারে পোস্তটা আমি দিয়ে দেবো পোস্ত ধোয়া যে বাটি জলটা ওটা আমি দিয়ে দিই আমি চাপা দিয়ে রাখছি দেখুন আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর ডুমুর এবার আমার হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে ডুমড়ে গা থেকে এদের কত সুন্দর হয়েছে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আমি এরকম গা মাখা রাখছি নাহলে শুকনো হয়ে যাবে একদম আপনারা চাইলে আরও শুকনো করে নিতে পারেন কিন্তু এরকম রেখে খাওয়াই ভালো ভাত রুটি সবার সাথেই ভালো লাগবে যারা আমার নতুন বন্ধু হয়ে আছেন আমার চ্যানেলে তারা আমার ভিডিওর আগের পুরনো ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন প্লিজ আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান অসংখ্য ধন্যবাদ এবার হয়ে গেছে আমি নামিয়ে দেবো দেখুন আমি কত সহজে ডুমুর পোস্ত রান্না করে নিয়েছি এরকম আপনারা ঘরে করে খাবেন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটা ভাত রুটি সবার সাথেই খেতে পারবেন নিরামিষ তো খুব ভালো লাগে খেয়ে দেখুন খেয়ে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ